বিউটিফুল সনাতন একটি নান্দনিক পৃথিবীর জন্য আমি প্রমাণ করবো যে ইসলাম ধর্ম হচ্ছে সর্বপ্রথম ধর্ম হিন্দু ধর্মে এই ব্রহ্মাণ্ড তৈরির ইতিহাস যেভাবে বলা রয়েছে সেটা সম্পূর্ণভাবে একটি সাইন্টিফিক ভুল হিন্দু ধর্ম গ্রন্থের আলোকে মুক্তির মাধ্যমে পূজা করা হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ এর মধ্যে আরো অনেক ভুল রয়েছে যেমন চাঁদ পানির মধ্যে গমন করে সূর্য একা ঘুরে অথর্ববেদের ভ্রম নিয়েই লিখলো পৃথিবী হচ্ছে চাল সিদ্ধ করার কড়াই আর আকাশ তার ঢাকনা অথচ আজ আমরা জানি পৃথিবী কড়াইয়ের মতো নয় এবং আকাশ ঢাকনার মতো নয় কোরআনের point zero zero zero zero one percent ভুল প্রমাণিত হয়নি পণ্ডিতের সঙ্গে আমার বিতর্ক হয় যদি তিনি বলেন বেদ পুরোপুরি বৈজ্ঞানিক তখন অবৈজ্ঞানিক কথাগুলো আমি বলতে পারি ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন এটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত একটি বিশ্বাস যে রাসুল সাল্লাহ সাল্লামকে হিন্দু ধর্মগ্রন্থে খারাপ ভাবে আখ্যায়িত করা হয়েছে নাউজুবিল্লাহ তাকে অসুর বলা হয়েছে তাকে ডাকাত বলা হয়েছে নাউজুবিল্লাহ সেগুলো আসলে মিথ্যা সেই সময় ঈশ্বর তিনি ভারতবর্ষতে একটা অবতার পাঠায় তার মানে বোঝা গেল হিন্দু ধর্মটা এটা ভারত কেন্দ্রিক এটা গোটা বিশ্বব্যাপী নয় এক টাকা নয় দশ লক্ষ টাকা যদি চান দশ লক্ষ টাকা আপনাকে দিয়ে যাবো কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান তারা বলছে দেবী দুর্গা পুজোর উপাসনা করলে লক্ষ্মী কালী সরস্বতী দেবীর উপাসনা করলে স্বর্গে যাওয়া যায় লক্ষ্য লাভ করা যায় আর আমাদের দাবি যে রাস্তা রয়েছে জাহান নামের রাস্তা যদি একবার করেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি জাহান নামে যাবেন অনেক আধুনিক খ্রিস্টান রয়েছে যারা বলে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন যিশুর ঈশ্বর হওয়া বাইবেল প্রত্যাখ্যান করেছেন কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন সে সাক্ষ্য দেবেন খ্রিস্টানদের সামনে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি এখন তোমরা কোরআন আর সহি হাদিস মেনে চলবে ব্রহ্মসূত্র বলে ইক্কাম ব্রাহা দ্যুত নাস্তে নে না নাস্তে কিঞ্চন বাংলাতে বললে ঈশ্বর এক দ্বিতীয় নেই মোটেও নেই মোটেও নেই একেবারেই নেই হিন্দু ধর্মগ্রন্থেও ঋগ্বেদে মোট চোদ্দটি অনুচ্ছেদে বলা হয়েছে মহান ঈশ্বরের একটি গুণবাচক নাম ইলাহ বা আল্লাহ যেমন এই আহমদ শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থগুলোতেও রয়েছে একই কথা আছে ভগবদ্গীতা চার নম্বর অধ্যায় সাত অনুচ্ছেদে যখনই অন্যায় অবিচার শুরু হয় আমি আসি তবে কে আসেন মহান স্রষ্টা নবীদের পাঠান আগে আপনাদের বলেছি যে কাবা আছে পৃথিবীর কেন্দ্রে জানেন যে আপনার ধর্মগ্রন্থে বলা হয়েছে সর্বশেষ বার্তা হোক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি রামায়ণ পড়েন যদি মহাভারত পড়েন আপনি বিয়ে করতে পারেন যত ইচ্ছা তত তাই কৃষ্ণ যদি ষোলো হাজার একশো আটজন স্ত্রী রাখতে পারে আমরা মুসলিমরা এখনো চারজন রাখতে পারবো না একজন হিন্দু ঠিক করবে এমন ধর্মগ্রন্থ কিভাবে মানবে যার কথা পরস্পর বিরোধী হয় হিন্দু ধর্মগ্রন্থ বলেনি যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে আমার গীতার মধ্যে অধ্যায় আছে আঠারোটা রোজা এই আঠারোটা অধ্যায়ের কোন জায়গার মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে এই মন্ত্র দেখানো সম্ভব গীতার আঠারো অধ্যায়ে কোন জায়গার মধ্যে তাদের মন্ত্রটা লেখা আছে কোন জায়গায় কিন্তু লেখা নেই তার মানে বোঝা গেল এটা একটা ভুল পথ তুলসী গাছের তোলে কুত্তায় যেখানে ডেলি পেশাব করে ফাঁস বাড়ি তার মধ্যে মুক্তি দেওয়া লাগে এখন যে তারা গরুর দুধ খায় গরু খায় না আমরা কুদা বা খাইব গিলা কুদার দুধ খাওয়া যায় কিন্তু কুদারে খাওয়া যায় না নাম হয়েছে দুর্গা দেবী কি কন নাম কি কি যে সুন্দর চেহারা সিনেমার নায়িকা ফেল কি কন ও যদি কথা কইতে পারত আমি বিয়ে করে নিতাম সে বলে সাগর জলের কথা মহাকাশের কথা পাহাড়ের কথা মরুভূমির কথা এমব্রয়োলজির কথা অ্যাস্ট্রোলজি কসমোলজি বুটানি হিউম্যান অ্যানাটমির কথা কোনো কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই কোন তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকেলি একটা ভুলো খুঁজে পায় না এখন সুবাহ আমি ভারতের রাম মন্দিরের প্রধান ব্রাহ্মণ আমার নাম ছিল শ্রী অনুকূল ভট্টাচার্য আমার পিতার নাম শ্রী চিত্তচন্দ্র ভট্টাচার্য আমি পুজো দিতাম লক্ষ লক্ষ হিন্দুরা আমারে ভগবান মানে করত মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নমো নমো আসে নাই চন্ন বৈষ্কুণ্ঠ ইনুতি তব জপ নাম মোহাম্মদং অং শান্তি আমরা যদি কাউকে দেখাই রাগ করে আর তোমরা নিজেরাই দুই আঙ্গুল কপালে থাকা বোঝা আমাদের কপাল ডবল খারাপ তাদের পুরাণে আসে কুন্তাপ সুক্ত কুন্তাপ সুক্ত ধরে নিয়ে ব্রাহ্মণরা তার কানের কাছে যেই দোয়াটা পড়ে সেই দোয়াটা হইল হবে আমি মিলন করব ইল্লাম অল্লাহ রসুল মোহাম্মদ আরকম বরস্য অল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ